তিজার চা হয় লাভ আছে দেখেন খুব সুখিয়া আমরা প্রবাসী যে কত কষ্টে আসি না সুখে আসি দুঃখ একবার আনন্দ যেটা মোবাইল চাইছে পাই আপনার আমার স্যালারির থেকে অনেক বেশি কিন্তু মোবাইল চাইছে পনেরোশো এদিকে পুরান তিনটা জানালা আছে এই তিনটা জানালা খোলা হইতেছে তিনটা জানালা খোলার পরে নতুন জানালা ফিটিং করা হবে আর বাইগিনা রাজন খুলতে আছে আর আমার বাইরা বাই আছে সাথে हार्दिक से शाखाभोग हार्दिक से दर प्रज्ञा दर्शक कालेन सा माशाल्लाह सा तो नहीं है तो दर नंबर सा তাহলে এবার টানতে হয় খুব আওয়াজ করে গাইতে হয় আমার বাবা না ঠিক আছে খাওয়া লাগে সাহায্য আওয়াজ না দে ভাই তুই যা চা হবে লাভ আছে দেখে খুব সুন্দর ভাবে গেছে ক্যামেরা তো মিয়া মিয়া কি জানি লাইক করার জন্য ভিডিওটা লাইক করবেন কিন্তু শ্রুতীয় ভাই ও বোনেরা আপনারা ভিডিওটা দেখিয়া আমরা প্রবাসী যে কত কষ্টে আছি না সুখে আছি আপনারা তো দেখতেই পাচ্ছেন রাত বাজে কয়টা হন সৌদি আরব টাইম হলো সাড়ে নয়টা বাংলা সাড়ে বারোটা বাজে এ দেখে ঠান্ডার মধ্যে ছাকাচ্ছি দয়া করে একটা লাইক এমন একটা কমেন্ট করবেন আজকে আমার যে আনন্দটা হচ্ছে এই আনন্দটা বলা যাবে না কারণ আমার আজকে আমার ইউটিউব চ্যানেলটা আপনাদের আপনাদের চ্যানেল আমার আপনাদের চ্যানেলের দর্শক হচ্ছে টোটালে দর্শক দেড় হাজার ছাড়িয়ে গেছে মাত্র দুই মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আপনারা সাপোর্ট করছেন বিদায় আমি অতটুকু আগাইতে পারছি এবং আমার চ্যানেলটাও মনিটর শূন্য ইনশাল্লাহ হয়ে যাবে এই মাসের মধ্যে আশা করা যায় আপনারা দোয়া করবেন এবং আপনারা আমার পাশে থাকবেন আমার একটা গল্প আছে আমি বাইকনারও গল্প আছে একটা বলে শুনে দর্শক ভাই বোনেরা আমার একটা গল্প হয়েছে জীবনের সব থেকে হয়েছে মনে করেন দুঃখ আর একবার আনন্দ যদি আমি প্রবাসে না আসতাম তো আমার কাছে মনে করেন কেউ কিছু চাইতে ঠিক আছে আমি বেতন পাই আপনার পাই পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে বাড়ির থেকে মনে করেন একটা মোবাইল চাইছে পাই আপনার আমার স্যালারির থেকে অনেক বেশি কিন্তু ওরা এটাই বুঝে না যে আমার স্যালারি হচ্ছে পনেরোশো টাকা কেন মানে আমি যদি পনেরোশো টাকাতে একটা মোবাইল কিনে দিই আমি কিভাবে চলবো আমি কিভাবে খাবো কিন্তু ওরা বাংলাদেশে তাহে কিন্তু ওরা তো এটা বুঝে না ওরা এমন জিনিস চায় বয়ে কিন্তু প্রবাসী এমন একটা জিনিস এরা বুঝে কি প্রবাসী টাকা বেশি যে চাইলেই যে কোনো জিনিস পাওয়া যায় বুঝছেন ভাইরা জীবনের কষ্ট এটা কিন্তু প্রবাসীর কেউ দুঃখ বুঝে না কষ্ট বুঝে না পনেরোশো টাকা স্যালারি পায় মোবাইল চাইছে পনেরোশো কত টাকা আমার কাছে পনেরোশো পঞ্চাশ টাকা তো পনেরোশো পঞ্চাশ টাকা বেতন La segunda. ada Ada. Ini. Oke. Okay. से तो दिखे नहीं पानी से पानी दी से पानी चढ़ो धरो पानी धरो শুকাইতেছো বস আচ্ছা সুপ্রিয় বন্ধুরা আমার যাবতীয় সম্পূর্ণ যে তিনটা জানালা তিনটা জানালা ফিটিং করার কাজ শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন জানালা পুরান জানালা কোলা হইতে নতুন জানালা ফিটিং হইতে সিলিকন কীভাবে মারতে হয় কীভাবে সম্পূর্ণ ফিটিং করলাম যদি আমার চ্যানেলটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা তখন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ